আসসালামু আলাইকুম আমার সকল মেম্বার্স ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আগামী গেমের জন্য ডাউন হিট টোটাল ফর্মুলা তো এই ফর্মুলাটি কিভাবে কাজ করতেছে এবং কিভাবে ক্যালকুলেশন করতে হবে আপনাদেরকে দেখাবো এবং আগামী গেমের জন্য ডাউন টোটাল বের করে দিব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমাদেরকে এখানে ক্যালকুলেশন করতে হবে থ্রি আপের মিডিল ডিজিট এবং প্লাস করতে হবে ক্লোজ ডিজিট এর সাথে আমাদেরকে নিতে হবে টু আমরা এখানে প্রথমেই নিব এইট জিরো সেভেনের মিডিল প্লাস করব ক্লোজ এর সাথে আমাদেরকে প্লাস করতে হবে টু সমান হচ্ছে নাইন এবং নাইনের আমাদেরকে হোম নিতে হবে নাইনের হোম ফোর ফোরের সাথে আমাদেরকে প্লাস করতে হবে থ্রি যদি ফোরের সাথে আমরা থ্রি প্লাস করি সেভেন সেভেনের সাথে আমাদেরকে প্লাস করতে হবে থ্রি তাহলে হচ্ছে জিরো আমাদের গেম ছিল সিক্স ওয়ান সিক্স ওয়ানের সময় আমাদের ডাউন টোটাল ছিল নাইন ফোর সেভেন আমাদের সিক্স ওয়ান গেমটি ছিল সেভেন টোটালে আমাদের এখান থেকে সেভেন টোটাল নিয়ে সিক্স ওয়ান গেমটি পাস করে তারপর যদি আমরা পরের হিসাব দেখি আমাদেরকে আবারও নিতে হবে ফোর ওয়ান সেভেনের মিডিল প্লাস করতে হবে ক্লোজ এবং এর সাথে আমাদেরকে নিতে হবে টু সমান হচ্ছে জিরো একইভাবে আমাদেরকে জিরোর হোম নিতে হবে ফাইভ ফাইভের সাথে প্লাস করতে হবে থ্রি তাহলে হচ্ছে এইট এইটের সাথে যদি আমরা থ্রি প্লাস করি ওয়ান আমাদের সিক্স ওয়ানের পরের গেম ছিল ফাইভ থ্রি ফাইভ থ্রির সময় আমাদের ডাউন টোটাল ছিল জিরো ফাইভ এইট ওয়ান আমাদের ফাইভ থ্রি গেমটি ছিল এইটের টোটালে আমাদের এখান থেকে এইটের টোটাল নিয়ে ফাইভ থ্রি গেমটিও পাস করে একইভাবে যদি আমরা আবারও পরের হিসাব দেখি আমাদেরকে আবারও নিতে হবে ফোর জিরো ফাইভের মিডিল প্লাস করতে হবে ক্লোজ এবং এর সাথে আমাদেরকে নিতে হবে টু সমান হচ্ছে সেভেন একইভাবে আমাদেরকে সেভেনের হোম নিতে হবে সেভেনের হোম টু টু এর সাথে আমাদেরকে প্লাস করতে হবে থ্রি তাহলে হচ্ছে ফাইভ ফাইভের সাথে যদি আমরা থ্রি প্লাস করি এইট আমাদের ফাইভ থ্রির পরের গেম ছিল ওয়ান ফোর ওয়ান ফোরের সময় আমাদের ডাউন টোটাল ছিল সেভেন টু ফাইভ এইট আমাদের ওয়ান ফোর গেমটি ছিল ফাইভের টোটালে আমাদের এখান থেকে ফাইভের টোটাল নিয়ে ওয়ান ফোর গেমটিও পাস করে আমরা একইভাবে আবারও পরের হিসাবটা দেখব আমরা এখানে নিব ফাইভ নাইন ফোরের মিডিল প্লাস করব ক্লোজ এর সাথে নিব আমরা টু সমান হচ্ছে ফাইভ একইভাবে আমাদেরকে ফাইভের হোম নিতে হবে জিরো এবং জিরোর সাথে যদি আমরা থ্রি প্লাস করি থ্রি এবং থ্রির সাথে থ্রি প্লাস করলে সিক্স আমাদের ওয়ান ফোরের পরের গেম ছিল ফোর টু ফোর টু এর সময় আমাদের ডাউন টোটাল ছিল ফাইভ জিরো থ্রি সিক্স আমাদের ফোর টু গেমটি ছিল সিক্সের টোটালে আমাদের এখান থেকে সিক্সের টোটাল নিয়েই ফোর টু গেমটিও ননমিসভাবে পাশ করে একইভাবে যদি আমরা আবারও পরের হিসাব দেখি আমাদেরকে আবারও নিতে হবে ফাইভ এইট থ্রির মিডিল এবং প্লাস করতে হবে ক্লোজ এর সাথে নিতে হবে টু সমান হচ্ছে থ্রি একইভাবে আমাদেরকে আবারও থ্রির হোম নিতে হবে এইট এইটুর সাথে আমাদেরকে প্লাস করতে হবে থ্রি তাহলে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে যদি আমরা থ্রি প্লাস করি ফোর আমাদের ফোর টু এর পরের গেম ছিল এইট থ্রি এইট থ্রির সময় আমাদের ডাউন টোটাল ছিল থ্রি এইট ওয়ান ফোর আমাদের এইট থ্রি গেমটি ছিল ওয়ানের টোটালে আমাদের এখান থেকে ওয়ানের টোটাল নিয়েই এইট থ্রি গেমটিও পাস করে একইভাবে আমরা আবারও পরের হিসাবটা দেখবো আমাদেরকে নিতে হবে ডাবল থ্রি টু এর মিডিল প্লাস করতে হবে ক্লোজ এবং আবারও প্লাস করতে হবে টু সমান হচ্ছে সেভেন এবং সেভেনের আমাদেরকে হোম নিতে হবে একইভাবে সেভেনের হোম টু এবং টু এর সাথে আমাদেরকে প্লাস করতে হবে থ্রি তাহলে হচ্ছে ফাইভ ফাইভের সাথে যদি আমরা থ্রি প্লাস করি এইট আমাদের এইট থ্রির পরের গেম ছিল সেভেন ফাইভ সেভেন ফাইভের সময় আমাদের ডাউন টোটাল ছিল সেভেন টু ফাইভ এইট আমাদের সেভেন ফাইভ গেমটি ছিল টু এইট টোটালে আমাদের এখান থেকে টু এইট টোটাল নিয়ে সেভেন ফাইভ গেমটিও ননভেজভাবে পাশ করে একইভাবে আমরা আবারও পরের হিসাব দেখব আমাদেরকে নিতে হবে সেভেন জিরো থ্রির মিডিল প্লাস করতে হবে ক্লোজ এর সাথে প্লাস করতে হবে টু সমান হচ্ছে ফাইভ একইভাবে আমাদেরকে ফাইভের হোম নিতে হবে জিরো জিরোর সাথে আমাদেরকে প্লাস করতে হবে থ্রি এবং থ্রির সাথে আমাদেরকে থ্রি প্লাস করতে হবে তাহলে হচ্ছে সিক্স আমাদের সেভেন ফাইভের পরের গেম ছিল ফাইভ জিরো ফাইভ জিরোর সময় আমাদের ডাউন টোটাল ছিল ফাইভ জিরো থ্রি সিক্স আমাদের ফাইভ জিরো গেমটি ছিল এর টোটালে আমাদের এখান থেকে এর টোটাল নিয়েই ফাইভ জিরো গেমটিও পাস করে তো এই ফর্মুলা অনুযায়ী এখন আমরা আগামী গেমের জন্য ডাউন হিট টোটাল বের করব আমাদেরকে এখানে একইভাবে নিতে হবে আমাদেরকে নিতে হবে থ্রি আপের মিডিল প্লাস করতে হবে ক্লোজ এবং আবারও প্লাস করতে হবে টু সমান হচ্ছে সেভেন এবং সেভেনের আমাদেরকে একইভাবে হোম নিতে হবে টু এবং টু এর সাথে আমাদেরকে প্লাস করতে হবে থ্রি তাহলে হচ্ছে ফাইভ ফাইভের সাথে আমাদেরকে আবারও থ্রি প্লাস করতে হবে তাহলে হচ্ছে এইট তাহলে আমাদের আগামী গেমের জন্য ডাউন হিট টোটাল থাকলো seven two five eight seven two five eight যদি আমার হিসাবের সাথে আপনাদের হিসাব মিলে থাকে তাহলে অবশ্যই ধরে খেলবেন আর যদি হিসাব না মিলে তাহলে ধরার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন অথবা যারা গেম বানাই খেলেন তারা হিসাব করেও বের করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম